আজি এ প্রভাতে রবির গর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান জানি না কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের কামনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুদর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন আর ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাঁতরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর জাগিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের বাসান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর